নমস্কার দর্শক বন্ধুরা আজ দেখব শিব পুজোর কিছু কিছু বিশেষ ভিডিও তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন না না ধরো না এখন ধরো না দেবা নিঃশ্বাস ধরে যাইতে কে

অমিতা ভালো করে তোমাদের কে এনেছে হ্যাঁ, হ্যাঁ। এটা সরবে সরবে সরব Krishna, Krishna, Hare Hare.